আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মাইনক্রাফটে মাশরুমের হাউস কী করে বানাবেন তো এই লাইফ একটা করার জন্য আপনাদেরকে কিছু জিনিস লাগবে ক্রিয়েটিভ মোডে আপনারা চলে যান এখানে সর্বপ্রথমে এক্সপ্লোর করি দিই এখানে আমার মাশরুম হাউসটা আর এখানে একটা ডোর আছে যেটাকে আমি খুলে দেবো তারপর আমি উপরে যাব এক চান্সে আপনাদেরকে উঠতে হবে আর যেতে হবে তারপরে এখানে একটাই বেড লাগিয়েছি আর কিছুটা টর্চ লাগিয়েছি এখানে বেশি কিছু লাগাইনি তো এই ভিডিওটা পুরো এন্ড অব্দি দেখেন তবে আপনারা বুঝতে পারবেন যে আমি কী করে বানিয়েছি এটা তো এখানে কিছুটা টর্চ লাগিয়েছি এখানে বেড আর এখানে একটা ডোর ছোটো তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কি আমি কি করে বানাবো সো এই যে মাশরুম এর মধ্যে আমি বানিয়ে নিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে এইগুলি উঠিয়ে দিতে হবে উঠিয়ে দিয়ে এখানে লেডার লাগিয়ে নিতে হবে এবারে এইখানে আর যে মাঝখানে যে ব্লকসগুলি আছে সেগুলো আপনাদেরকে ভেঙে দিতে হবে আমার ভুল করে লেডার ইয়ে হয়ে গেছে তো এখানে একটা ব্লকস লাগাবো এখানে একটা ব্লকস লাগাবো এই ব্লকসগুলি আমাদেরকে ভেঙে দিতে হবে এখান থেকে একটা ব্লকস লাগিয়ে নিতে হবে এই জায়গা থেকে একটা ব্লক এখানে একটা ব্লক এটা আমাদেরকে ছেড়ে রাখতে হবে এই জায়গাটা তারপর এখান থেকে আমাদেরকে লাগাতে হবে আর এখান থেকে তারপর এটা করার পর এখানে একটু ভেঙে গেছে তো আমি নিচে গিয়ে এটা ঠিক করে নিতে পারবো এখানে এটা এখানে লাগিয়ে নেবো এটা এখানে এবারে এখানে তো আমরা প্লাংস এখন লাগিয়ে নিচ্ছি এবার আমাদেরকে এখানে লেডারটা লাগিয়ে নিই শুধু লেডারটা লাগিয়ে আমি এখানে ডোর সার্চ করবো সর্বপ্রথমে এখানে ডোর এখানে ভুল করে অন্য কিছু সার্চ হয়ে গেছে তো এইটা আমি চয়েস করছি যে কোনো একটা ডোর আপনারা চয়েস করে এটা লাগিয়ে দিন আপনাদের হয়ে যাবে এটা তৈরি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই যে মাশরুম হাউসটা আছে সেটা তৈরি হয়ে গেছে এবারে ভেতরেটা যেটা আছে সেটাও আমি আপনাদেরকে এক্সপ্লোর করাবো তো সব আমি দেখিয়ে দিই ভেতরে কেমনি সিন আছে সেখানে লিডারটা লাগিয়ে দিই ভেতরের সিনটা কিছুটা এমনি করে তো বাই দেখা করছি পরের ভিডিওতে